কথায় আছে বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি সনাতন কৃষি থেকে বেরিয়ে বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় পাল্টে গেছে চাষ পদ্ধতি অপরিহার্য ফসলের পাশাপাশি জায়গা করে নিয়েছে নতুন জাতের শাকসবজি ফলমূল কৃষকের খাতায় নাম লিখিয়েছে শিক্ষিত তরুণেরা কৃষির আধুনিকায়ন আর উন্নত প্রযুক্তির বদৌলতে আমদানি নির্ভর ফসলের চাষ দিন দিন বাড়ছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নানা জাতের কমলার চাষ যা কিছুদিন আগেও ছিল স্বপ্নের মতো অনুকূল আবহাওয়া আর বাজার দর ভালো থাকায় ক্রমেই বাড়ছে চাষের পরিধি সফলতাও পাচ্ছে অনেকে তেমনি একজন সফল কমলা চাষির বিশাল বাগান দেখতে আর সফলতার গল্প শুনতে আজ আমরা যাচ্ছি রাজশাহীর গোদাগাড়ি উপজেলার গোগ্রামে রাজশাহী চাপাই নবাবগঞ্জ সড়কের বসন্তপুর মোড় থেকে পিচঢালা পথের ধারে বিস্তীর্ণ ফসলের মাঠ পেরিয়ে আমরা পৌঁছে গেছি গোগ্রাম বাজারে সেই বিশাল কমলা বাগানে সুপ্রিয় দর্শক আধুনিক কৃষির বদৌলতে বাংলাদেশে কৃষির কিন্তু একটা আমূল পরিবর্তন ঘটেছে আর এই এই পরিবর্তনের ধারায় কিন্তু দেশের প্রত্যন্ত যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে অপ্রচলিত এবং আমদানি নির্ভর যে ফলগুলো রয়েছে সেই ফলগুলোর কিন্তু চাষাবাদ হচ্ছে আর সেখানে কিন্তু শিক্ষিত যে বেকার যুবক যারা রয়েছেন শিক্ষিত কৃষক তারা কিন্তু সেখানে সম্পৃক্ত হয়েছে আমরা এসেছি রাজশাহীর গোদাগাড়ি উপজেলার গোগ্রাম ইউনিয়নের একটি গ্রামে এখানে বিশাল একটি এলাকা জুড়ে কমলার বাগান করে তুলেছেন একজন উদ্যোক্তা সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় ছাপ্পান্ন বিঘা জমির উপরে এই কমলার বাগান গড়ে তুলেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই বাগানের শুরুতেই যে গাছে কমলা কিন্তু একদম হলুদ বর্ণ ধারণ করেছে এবং প্রচুর পরিমাণ কমলা ধরে রয়েছে আজকে আমরা আপনাদেরকে এই পুরো বাগানটি আমরা ঘুরে দেখাবো আসলে এই বাগানের উদ্যোক্তা কেন তিনি এই এই কমলার মতো একটি জনপ্রিয় একটি ফল তিনি এই চাষের জন্য বেছে নিয়েছেন বাংলাদেশের আবহাওয়া এবং বাংলাদেশের মাটিতে এবং কি পরিমাণ গাছ তার এই বাগানে রয়েছেন এবং তার ব্যবসায় বা কেমন হচ্ছেন এবং কতগুলো মানুষের তিনি এখানে কর্মসংস্থান করতে পেরেছেন এবং এই ফলগুলো সাধারণত কোন কোন এলাকাগুলোতে বিক্রি করে থাকেন তিনি কোন কোন এলাকা থেকে পাইকাররা এখানে আসেন আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে ফল কিন্তু ধরে রয়েছে গাছে এবং প্রত্যেকটি গাছে প্রায় ফল পেকে গিয়েছে অর্থাৎ হলুদ যে বর্ণ সেটি ধারণ করেছে আমরা যেটি জানতে পেরেছি এটি চায়না জাতীয় একটি জাত চায়না কমলা যেটিকে বলা হচ্ছে সেই কমলা আবাদ তিনি করেছেন প্রায় ছাপ্পান্ন বিঘা জমি জুড়ে এটি যেমন রয়েছে তেমনি আধুনিক কৃষির কথা যেটি বলছিলাম যে বাংলাদেশের মাটিতে সম্প্রতি আমরা যেটি দেখতে পাচ্ছি যে শিক্ষিত যে যারা বেকার যারা রয়েছেন শিক্ষিত কৃষক তারা কিন্তু এই বিশেষ করে বিভিন্ন অপ্রচলিত যে ফলগুলো রয়েছে সে ফলগুলো চাষে তারা কিন্তু আগ্রহী হয়ে উঠছেন এবং ইতিমধ্যে বিভিন্ন এলাকাতে তারা কিন্তু সারা ফেলেছেন এবং তারা কিন্তু নিজেরাও স্বাবলম্বী হয়েছেন পাশাপাশি এলাকার অনেক বেকার যুবকেরও কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আসলে থোকায় থোকায় কিন্তু এই যে কমলা সেটি কিন্তু ধরে রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং সেটি নিশ্চয়ই আপনারা দেখছেন যে একটা হলুদ বর্ণ ধারণ করেছে এবং যেটি ইতিমধ্যে গাছ থেকে নামানোর যে উপযুক্ত উপযুক্ত সেটি কিন্তু হয়ে গেছে আমরা নিশ্চয়ই আপনাদেরকে পুরো বাগানটি ঘুরে দেখাবো এবং সেখানে কি পরিমাণ ফল তার প্রত্যেক দিন তারা এই গাছ থেকে নামিয়ে থাকেন এবং এই ফলগুলো কোথায় থেকে কোথায় তারা রপ্তানি করে থাকেন এবং কারাই বা এই এর ক্রেতা আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে প্রচুর পরিমাণে ফল কিন্তু আমদানি হয়ে থাকে বিশেষ করে কমলা মালটা আঙুর এগুলো ভারত তারপর চায়না পাকিস্তান এসব ভুটান বিভিন্ন দেশ থেকে কিন্তু আমদানি হয়ে থাকে আপনারা নিশ্চয়ই দেখছেন দেখতেই কিন্তু অনেকটা মজা লাগছে আপনারা দেখুন কি পরিমাণ ফল কিন্তু ধরে রয়েছে এখানে এটু শুধু একটি গাছ নয় এই ছাপ্পান্ন বিঘা জমি জুড়ে অধিকাংশ গাছই কিন্তু এ ধরনের ফল ধরে রয়েছে এবং চমৎকার একটি বর্ণ ধারণ করেছে যেটি আমরা সাধারণত বাজারে দেখতে পাই যে যারা ফলের দোকানে যারা ফলগুলো বিক্রি করে থাকেন সেই ফলের দোকানে কিন্তু আমরা এগুলো দেখি যে সুন্দর বর্ণ সেটি আজকে একদম গাছে ঝুলে রয়েছে একটি চমৎকার একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং এই ফলগুলো আপনারা জানেন যে যে অপ্রচলিত যে ফলগুলো বিশেষ করে অপ্রচলিত অপ্রচলিত এবং দামি যে ফল এই ফলগুলো বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে চাষ হচ্ছে যদিও এই কমলা এবং মালটা যেটি পাহাড়ি এলাকাতে বিশেষ করে চট্টগ্রাম পাহাড়ি এলাকা যেটি রয়েছে রাঙামাটি এই এলাকাগুলোতে এই ফলগুলো চাষ হতো এখন কিন্তু সমতল ভূমিতেও এই ফলগুলো চাষ হচ্ছে বিশেষ করে মালটার একটি বিশাল বাগান এবং বিশাল চাষের যে সম্ভাবনা সেটি কিন্তু বাংলাদেশে দেখা দিয়েছে পাশাপাশি এই কমলা চাষেরও কিন্তু বিশাল সম্ভাবনা দেখা দিয়েছে রাজশাহী সহ যশোর খুলনা এলাকাগুলোতেও প্রচুর পরিমাণে এই কমলা চাষ হচ্ছে এবং অনেকগুলো জাত রয়েছে বাংলাদেশে প্রায় পনেরো থেকে বিশটি জাতের কিন্তু এই কমলা রয়েছে সেই কমলা চাষ কিন্তু চাষিরা করছেন এবং সেখানে তারা স্বাবলম্বী হচ্ছেন এবং আশানুরূপ যে ফল সেটি কিন্তু আমরা আজকে আজকে এই বাগানে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখছেন যে চমৎকার লাগছে ফলের বাগানে আসলে আপনারা যদি কেউ এই বাগানে আসেন বিশেষ করে রাজশাহীর এই গোদাগারী উপজেলার গোগ্রামে এখানে বাগানে ঢুকলে আসলে মনটা আসলে জুড়িয়ে যায় এবং প্রত্যেকটি গাছে যদি আপনাদেরকে দেখা একটু ভিতরে যদি আমি দেখা একটা ভিতরে একটি গাছ একদম পাতায় পাতায় কিন্তু ফল ধরে রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একদম পাতায় পাতায় ফল ধরে রয়েছে এই যে দেখুন চমৎকার এই ধরনের অনেক শত শত গাছ রয়েছে এই বাগানে এবং এই বাগানে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো এবং যারা এই উদ্যোক্তা তাদের সঙ্গেও আমরা কথা বলবো নিশ্চয়ই আপনাদের পুরো বাগানটা ঘুরে দেখাতে পারবো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে প্রিয় দর্শক আপনাদেরকে এখন আমরা নিয়ে যাচ্ছি একদম আমরা রয়েছি ঠিক এই বিশাল এই বাগানের ঠিক মধ্যখানে এখানে আপনাদেরকে দেখাবো আসলে এখানে গাছ থেকে কিভাবে ফলগুলো পারছে ফলগুলো নামানো হচ্ছে এবং কারা কারা নামাচ্ছেন এবং কতগুলো ফল নামানো যাচ্ছে সেটি আপনাদেরকে দেখাবো পাশাপাশি পুরো বাগানটি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করবো আমরা একদম আমরা বাগানে ঠিক মাঝ বরাবর দিয়ে যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে অনেক বিশাল একটি জায়গা ছাপ্পান্ন বিঘা এই জমির আয়তন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সারি সারি গাছ তার মাঝখান দিয়ে রাস্তা এবং প্রচুর ফল কিন্তু ধরে রয়েছে এবং রাস্তা হারিয়ে যাওয়ার মতো অবস্থা এবং আমরা দেখতে পাচ্ছি এই কমলার পাশাপাশি কিছু লেবু গাছও এখানে তিনি রোপণ তিনি রোপণ করেছেন এবং প্রচুর পরিমাণে লেবু ধরে আছে এই বাগানে যদিও কমলা এটি লেবু জাতীয় ফল আমরা একদম বাগানের ঠিক মাথায় চলে এসছি এখানে যদিও যেটি বলছিলাম যে এই কমলা একটি লেবু জাতীয় ফল এবং সে পাশাপাশি লেবু যেটি যেটিকে আমরা যেটি বড় লেবু যেটিকে বলা হচ্ছে যদিও কাগজি লেবু এখন খুব একটি চোখে পড়ে না এখন সিডলেস যে লেবুগুলো চাষ হচ্ছে সেই লেবুগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু জমির অধিকাংশ জুড়ে কিন্তু কমলা বাগান রয়েছে অনেক গাছে কমলা ধরে আছে এবং বেশিরভাগ গাছে আমরা দেখতে পাচ্ছি যে কমলায় হলুদ বর্ণ ধারণ করেছে এবং পাশাপাশি ছোটোখাটো দু চারটা মালটা গাছও আমাদের চোখে পড়ছে এবং অনেক বড় বড় মালটা কিন্তু এখানে ধরে রয়েছে আমরা সেটা দেখতে পাচ্ছি এবং মালটাও অনেকটা হলুদ বর্ণ ধারণ করেছে যেটি আমরা বাজারে সাধারণত দেখতে পাই বেশিরভাগ কমলার গাছ আমরা দেখতে পাচ্ছি এবং সবগুলো গাছই প্রায় কমলা পেকে গেছে তো বাংলাদেশে যেভাবে এই ফলগুলোর চাষ বৃদ্ধি পাচ্ছে দিন দিন বিশেষ করে আধুনিক কৃষির যে একটি ছোঁয়া আমাদের দেশে পড়েছে বিশেষ করে শিক্ষিত বেকার যুবক যারা রয়েছেন তারা চাকরির পিছনে না ছুটে নিজেরাই উদ্যোক্তা হচ্ছেন এবং সেখানে যে অপ্রচলিত যে ফলগুলো রয়েছে সে ফলগুলো তারা কিন্তু চাষাবাদ করছে আমরা দেখতাম যে বাংলাদেশে স্ট্রবেরির একটি চাষ হতো সেটিও এখন অব্যাহত রয়েছে পাশাপাশি রামবুটান তারপর ড্রাগন ফ্রুটস এখন অনেক কিন্তু ড্রাগন ফ্রুটস কিন্তু অনেকেই কিন্তু আবাদ করছেন ড্রাগন ফ্রুটসের লাভজনক একটি ফসল পাশাপাশি এই কমলা এবং মালটা এটি বাংলাদেশের আবাদ শুরু হয়েছিল বেশ আগে থেকেই কিন্তু এটি মূলত পাহাড়ি এলাকাগুলোতে এটি চাষ হতো কিন্তু এটি বাংলাদেশে এখন অনেক এলাকাতে সমতল ভূমিতে এই কমলা বা মালটা এগুলো কিন্তু প্রচুর পরিমাণে চাষ হচ্ছে তার একটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই রাজশাহীর গোদাগাড়ির উপজেলার গোগ্রাম এখানে বিশাল এলাকা জুড়ে অর্থাৎ ছাপ্পান্ন বিঘা জমি জুড়ে এই কমলার বাগান তিনি গড়ে তুলেছেন যেটি আমরা দেখতে পাচ্ছি যে চায়না কমলা এখানে চাষ করা হয়েছে এবং প্রচুর পরিমাণে কমলা এখানে ধরে আছে আমরা যত বাগানের ভিতরের দিকে যাচ্ছি ততই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গাছ ভর্তি কমলা আপনারা নিশ্চয়ই এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি হাঁপিয়ে উঠেছি আসলে বাগান ঘুরতে ঘুরতে এত বড় একটি বাগান হাঁটতে হাঁটতে অনেকটা হাঁপিয়ে ওঠার মতো অবস্থা যদিও আমরা ভিটামিন সি সমৃদ্ধ একটি বাগানে রয়েছি যেখান থেকে প্রচুর ফল কিন্তু নামানো হচ্ছে এবং সেগুলো দেশের বিভিন্ন প্রান্ত যাবো আমরা জানবো সেই বিষয়গুলো যিনি উদ্যোক্তা রয়েছেন এখানে তার সঙ্গে কথা বলবো এবং তার সঙ্গে কথা বলে আমরা জানবো দেখেন এভাবে কিন্তু ফল নামানো হচ্ছে আর মাথায় করে এভাবে করে নিয়ে যাচ্ছেন এবং সেখানে একটু দূরেই সেখানে আবারও এটিকে প্যাকেটজাত করা হচ্ছে এবং প্যাকেটজাত করে দেশের বিভিন্ন প্রান্তে তারা পাঠিয়ে দিয়ে থাকেন টুকটুক আমরা কিন্তু বাগানের ঠিক মাঝখানে রয়েছে হাঁটতে হাঁটতে আমি হাঁপিয়ে উঠেছিলাম এত বিশাল একটি বাগান এই হাঁটতে হাঁটতে কিন্তু বাগানের যিনি মূল ব্যক্তি তার সঙ্গে তো আমাদের দেখা হয়েছে মোহাম্মদ আবু সাইম তার নাম তিনি আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন তার থেকে আমরা শুনবো আসলে বিষয়টি কী আসলে কীভাবে তিনি আগ্রহী হলেন এই চাষে এবং কীভাবে কী করছেন সব বিস্তারিত তার কাছে আমরা জানবো আসলে আমরা এই বিশাল কমলা বাগানে রয়েছি আসলে আপনি বলবেন যে এই এই বাগানে কীভাবে আগ্রহী হলেন এই বাগানটি বাগানে ধরেন যে আপনার যেমন ইয়া আমরা এক ইয়া ইন্টারনেটে দেখলো হ্যাঁ ইন্টারনেটে দেখার পরে দেখছি যে এই বাগানে এই ফসলটা করে লাভবান হব আমরা জি তা এখন আমরা চিন্তা ভাবনা করে দেখুন যে আশা করি আল্লাহর কাছে লাভবান হব আমরা দেখি লাগাই ছিল অন্য ফসল এখন ওই লাগাইতে লাগাই আপনার লিয়ে এনে লাগাইছে তা আল্লাহর রহমতে আপনার ভালোই হয়েছে এখানে কতগুলো গাছ আছে আপনাদের কত গাছ আছে কত এলাকা জুড়ে আপনি আবাদ করেছেন 56 বিঘা জমি আছে জি ছাপ্পান্ন বিঘা হ্যাঁ ছাপ্পান্ন বিঘা জমি আছে মেলা রকম আছে কমলা আছে মালটা আছে তারপরে শরীফা আছে লেবু কিছু দেখলাম লেবুও আছে কিন্তু এই যে এত বড় একটা জায়গাতে কতগুলো গাছ কমলার গাছ কতগুলো রয়েছে কমলার গাছ আছে আপনার বড় কমলা আর চাইনা কমলা দিয়ে আপনার দুই হাজার গাছ আছে আচ্ছা, আচ্ছা। এই যে আচ্ছা। এতগুলো গাছ এটা কত সাল থেকে আপনি শুরু করেছেন এই বাগানটি এটা আপনার ছয় বছর চলছে ফলন পেয়েছেন কোন বছর থেকে ফলন চলছে আপনার তিন বছর থেকে মানে গাছ লাগানোর পর থেকে তিন বছর পর থেকে গাছ লাগানোর পর থেকে তিন বছর পর থেকে ফলন চলছে একদম গাছ কি একদম কি বয়সের গাছ লাগিয়েছিলেন আপনি গাছ লাগার জন্য আপনার একটা হালকা ছোট ছোট কলমের গাছ টেপের গাছ লাগানো হয়েছিল আল্লাহর রহমতে আপনার এখন বর্তমান খুবই ভালো আছে আচ্ছা এই গাছগুলো সংগ্রহ করেছেন কোথা থেকে আপনি মূলত আমি এই গাছ জন্য আপনার চুয়াডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা থেকে এনেছিলেন কিন্তু এই যে এত বড় একটা বাগান আপনি করলেন কৃষি বিভাগ বা কৃষি সংশ্লিষ্ট যারা আছে তারা আপনাকে কিভাবে সহযোগিতা করছে আচ্ছা। মানে আপনাদের নিজের অভিজ্ঞতা থেকে আমাদের নিজের হ্যাঁ আমাদের নিজের অভিজ্ঞতাতেই আমরা এই জিনিসটা তৈরি করেছি তারপরেও আপনার বীজ কি কি লাগে এটা আমাদের নিজের অভিজ্ঞতাতেই এইসব কাম করছি এই যে এত বড় একটা বাগান আপনি করলেন হ্যাঁ। আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল ধরে আছে প্রচুর পরিমাণে ফল মানে কি আপনার এক আড্ডা গাছে আপনার দুই মুন তিন মুন করে মাল নামলো আচ্ছা, আচ্ছা এত নেমেছে আপনার এত মাল তো দেখতে পাচ্ছেন না মানে ওই ভিতর দিকে তার মানে প্রতিটা গাছে আপনার দুই ক্যারেট মারা এক মুন কাটা হয়েছে আচ্ছা আচ্ছা এই যে গাছ দেখতে আমরা আপনার কি কি জাতের আপনার এখানে কমলা আছে এখানে আছে আপনার শুধু চাইনা কমলা আছে বড় দার্জিলিং কমলা আছে একটা হচ্ছে বড় দার্জিলিং কমলা আর একটা হচ্ছে হ্যাঁ, চায়না আর একটা চায়না কমলা আচ্ছা এই মিলিয়ে এখন যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি পুরো বাগানে আমরা যেটুকু দেখলাম পুরো বাগান তো ঘোরা একেবারে অসম্ভব আমি যেটুকু আসছিলাম ততটুকু হাঁপিয়ে উঠেছিলাম এতটুকু আসতে তো এই যে ফল বিশেষ করে কমলা এই কমলাগুলো আপনারা কোথায় বিক্রি করছেন এবং কারা কমলা আপনার বিক্রি করছে আমাদের এলাকাতেই নিয়ে এনেছে সব এখান থেকে আপনার বিক্রি হয়ে চলে যাচ্ছে আল্লাহ রহমতে কারোর কোনো ইয়ে নাই সবাই আপন আপন কেউ এক মূল নিচে কেউ দুই মূল নিচে কেউ পাঁচ মূল নিচে কেউ বিশ মূল নিচে নিয়ে আপনার প্রতিদিন চলে যায় আচ্ছা তাহলে এটা সাধারণত আমরা চাপে নবমগঞ্জ রাজশাহী এই এলাকাগুলো চাপায় চাপায় রাজশাহী এর ভিতরেই চলে যাচ্ছে বাইরে পাঠানোর কোনো বাইরে এখনো পাঠায়নি মানে এখানেই খাইয়ে নিছে আচ্ছা বাইরে আপনার এখানে যে চাহিদাটা আছে হ্যাঁ, সেটা এখান থেকে চাহিদাটা এখানেই পূরণ হয়ে যাচ্ছে আমরা বাইরে দিতে পারছি না সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই শুনছিলেন যে উনি যেটি বলছেন যে আসলে এই ধরনের যে এই যে থোকায় থোকায় যে যেভাবে কমলা কিন্তু এই একটি গাছে না আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আসলে প্রত্যেকটি গাছে এভাবে কমলা কিন্তু ধরে রয়েছে এবং তিনি যেটি বলছিলেন যে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জে যে বাজারটি রয়েছে মানুষের মধ্যে চাহিদা রয়েছে বাগান থেকে কিন্তু তারা নিজেরাই এসে এখান থেকে কিন্তু নিয়ে যাচ্ছে আপনাদের আরও কিছু গল্প শোনাবো তার এই সফলতার গল্প এই যে বাগানটা করার পর আপনি মানে আর্থিকভাবে কিভাবে লাভবান হচ্ছেন কিনা আপনি এই ব্যবসাটি করে তো আশা করি আল্লাহর কাছে লাভবান হবে এই জিনিস আশা করি আপনার লাভবান হওয়া যাবে মানুষ তৈরি করলে পারে আচ্ছা এই ফলের পাশাপাশি আপনি চারা তৈরির কোনো ব্যবস্থা আপনার এখানে রয়েছে চারা তৈরি আছে আমাদের আছে এটা কি চারা কি আপনারা বিক্রি করে থাকেন বিভিন্ন জেলা বা উপজেলা থেকে লোকজন আসে চারা নেওয়ার জন্য চারা সেরকম বিক্রি কিছু করা হয়েছে কিছু আছে আপনার আমাদের এলাকারই লোক কিছু কিছু লোক নিয়েছে বাকিটা চারা আছে এখনো পড়ে আছে কিন্তু এই যে গাছগুলো এগুলো কত বছর পর্যন্ত ফল দেবে একটা গাছ আমাদের হিসাব মতন তো আশা করি আল্লাহর কাছে যে সব গাছে আপনার ফল তো আরো দশ পনেরো বছর খাওয়ার টার্গেট আছে গাছের তো আপনার এখন পর্যন্ত কই কিছু তো হয়নি আপনার এখন বাকিটা আল্লাহ ভরসা এই গাছগুলোর জন্য কি বাড়তি কোনো যত্ন লাগে না পোকামাকড়ের আক্রমণ কেমন পোকামাকড় কোনো ইয়া নাই ওই মাঝে সাঝে আপনার বীজ দেওয়া লাগে বিশ দিন পঁচিশ দিন এক মাস পর পর আপনার বীজটা দিই তারপরে আপনার ওই যে সার বছরে দুই বের দিই জৈব সার তৈরি করে করে আপনার দিই তেমন কোনো বেশি পরিচর্যার প্রয়োজন হয় কিনা বেশি পরিচর্যা না না ও তো আপনার খুবই অন্যান্য ফসল যেমন পরিচর্যার প্রয়োজন পড়ে না না তো ওই যে ধান ধানের জমির পরে এত খাটনি আছে এর পিছনে অত খাটনি নেই কতগুলো মানুষ এই বাগানে আপনার কর্মসংস্থান প্রতিদিন ধরে নেন বিশ জন বাইশ জন পঁচিশ জন পঁচিশ জন প্রতিদিন কাজ করছে হ্যাঁ এরকম প্রতিদিন কাজ করে এভাবে চলছে আপনার আল্লাহ দিলে এখন হয়েছে আল্লাহ রহমতে আপনার ভালোই হবে আশা করি প্রতিদিন কি পরিমাণ ফল বিক্রি করছেন আপনি প্রতিদিন প্রতিদিন আপনার ধরেন যে একশো মন তো দাম কেমন পাচ্ছেন আসলে আমরা তো বাজারে দেখি যে এগুলো অনেক দাম নিয়ে থাকে দোকানে সেক্ষেত্রে বাগানে আপনাদের কেমন দাম নিম্নে তো আপনার একশোর উপর কেজি কেজি একশো টাকার উপর কেজি আপনার বাগান থেকে আমরা বাগান থেকে বিক্রি করি পাইকারি যেমন এখন এখন বিক্রি করছি একশো বিশ টাকা করে টাকা করে বিক্রি হচ্ছে একটু কম বেশি এখন এটি এটি এখন তো শীতের একটা সিজন আসতেছে তো এই শীত ছাড়াও যখন গরমের সময় থাকে যখন রোদের তাপ বেশি থাকে তখন কেমন ফলন থাকে বছরে আপনার দুইবার হবে আচ্ছা। এই একবার হইবে আচ্ছা। বছরে একবার হবে মানে ঠিক নামানোর সময়টা কোন সময় নামানোর সময় এখনই আপনার এই সময় এই আপনার কয় মাস পর্যন্ত নামাতে থাকবেন এক মাস লাগবে আপনার নামাইতে এক মাস জুড়ে আপনি এই ফলগুলো নামান এক মাসে আস্তে আস্তে আস্তে আপনার দেহ পাইকবে আর দেওয়ার দেখে দেখে দেখে দেখে কাটতে হবে সুপ্রিয় দর্শক আপনারা শুনছিলেন সফলতার গল্পগুলো আসলে কিভাবে এই কমলার বাগান তিনি গড়ে তুলেছিলেন এবং প্রতিদিন কত কেজি করে ফল তিনি এখান থেকে বিক্রি করছেন কারা ফল নিয়েছেন সবই তিনি বলছিলেন আসলে এটি একটি সফলতার গল্প এভাবে কিন্তু বাংলাদেশে প্রতিটি জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই ধরনের উদ্যোক্তা বাংলাদেশে অপ্রচলিত এবং দামি যে ফলগুলো রয়েছে সে আবার যেমন ধীরে ধীরে বাড়ছে তেমনি বাংলাদেশ কিন্তু আর আমদানি নির্ভরতা যেটি রয়েছে সেটি কিন্তু অনেকটা কমছে পাশাপাশি দেশের যে টাকা সেটা কিন্তু দেশেই থাকছে আরও গল্প শুনবো আমরা যারা এখানে কাজ করছেন যারা এখানে অনেক অনেক কর্মসংস্থান হচ্ছে তাদের কথা আমরা নিশ্চয়ই শুনবো আপনারা জানেন যে এ ধরনের যারা উদ্যোক্তা রয়েছেন দেশের বিভিন্ন এলাকাতে সেখানে কিন্তু অনেক কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে এই ধরনের উদ্যোক্তা খাতার কারণে এবং সেখানে নিত্য নতুন যে ফলের যে আবাদগুলো আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি এবং সেখানে যে কর্মসংস্থানগুলো সৃষ্টি হয়েছে এবং তারা এখানে এই ধরনের বাগানে কর্ম করে কী ধরনের সুবিধা পাচ্ছেন আমরা একটু জানবো তার কাছে আচ্ছা আপনি যে বাগানে কতদিন থেকে কাজ করেন বস্তুর এই যে কাজ করছেন আপনি কাজ করার পর আপনার কেমন কি হচ্ছে আপনি কেমন পারিশ্রমিক পাচ্ছেন এবং কিভাবে চলছে পারিশ্রমিক ভালোই পায় তারপরে এলাকার কাজ বাড়ির কাজও হয় এখানে কাজ করাও হয় আমার এখানে কাজ করে সুবিধা আছে কী ধরনের সুবিধা আছে আপনার সুবিধা বলতে আমি ধরেন একবেলা এখানে কাজ করলাম তিনশো টাকা মজুরি পাই তারপরে যে আমি বেতন বেলাটা সম্পূর্ণ আমার সংসারের কাজ করতে পারি আমার সংসারের গরু ছাগল হয়তো দুই আবাদ করলে আবাদ সব কিছু আমার দেখার সুযোগ হয় এই একটা আমার সুবিধা তো এই যে আপনি এখান থেকে পারিশ্রমিকটা পান পারিশ্রমিক পাওয়ার পর সেটি দিয়ে আপনার সংসার কেমন চলে ভালোই চলে আপনি প্রতিদিনে যে এভাবে যে ফল নামাচ্ছেন গাছ থেকে প্রতিদিন আপনি একা কত কেজি করে ফল নামাতে পারেন প্রতিদিন একটা মানুষ নিম্নে ধরেন দশ থেকে বারো মানে বিশ চব্বিশ বাইশ চব্বিশ ক্যারেক্টার লাগাবেন আমরা দশ বারো ঘন্টা ঠিক কটার সময় কাজে আসুন সাতটার সময় আর ফেরেন কটায় এইটুকু সময়ের মধ্যে যে কাজটা আপনি করেন এর কাজ করার ফাঁকেও আপনি বলছিলেন যে অন্যান্য কাজও আপনি করতে পারেন হ্যাঁ আমার সাংসারিক কাজ যেগুলো টুকিটাকে বাড়িতে যে একবেলা পাই এখানে প্রতিদিন কতগুলো আপনাদের মতো মানুষ কতগুলো কাজ করে থাকে এখানে বিশ জন তিরিশ জন পঁচিশ জন ঠিক নেই এটা তো এটা কি এটা কি বড় কমলাটা না না এটা ছোট কমলা ছোট কমলা একটা বড় কমলা আছে তো প্রিয় দর্শক আপনারা শুনছিলেন একজন শ্রমিক এখানে কাজ করে তিনি যে যে পারিশ্রমিকটি পেয়ে থাকেন সে পারিশ্রমিক দিয়ে কিন্তু তার সংসার মোটামুটি ভালোই চলছে বলে তিনি আমাদেরকে জানালেন এবং শুধু তাই নয় এই কাজ করার পাশাপাশি তিনি কিন্তু অন্য কাজও তিনি করতে পারেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এভাবে অসংখ্য মানুষ সারা বাংলাদেশে যে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে নতুন নতুন আবাদ আমাদের দেশে আসতে বিশেষ করে কৃষি ক্ষেত্রে যে আমূল পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি সেটির ক্ষেত্রে কিন্তু শিক্ষিত বেকার যারা রয়েছে তারা যেমন সেখানে নতুন নতুন কর্ম কর্মসংস্থান হ্যাঁ, সেখানে সব মিলিয়ে একটি অনন্য উদাহরণ আমরা যদি বলতে পারি রাজশাহীর গোদাকারী উপজেলা গোগ্রামে ইউনিয়নের এই কমলা বাগানে একটি বিশাল একটি এলাকা জুড়ে যেটি কিছুক্ষণ আগে আপনারা শুনছিলেন যে প্রায় ছাপ্পান্ন বিঘা জমির উপরে এই বাগানটি তৈরি করা হয়েছে এবং সেখানে প্রায় কমলার গাছ রয়েছে প্রায় দুই হাজারেরও অধিক এবং প্রত্যেকটি গাছে আমরা দেখতে পাচ্ছি যে একদম ঝাঁকে ঝাঁকে অর্থাৎ থোকায় থোকায় কিন্তু কমলা ধরে রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একজন শ্রমিক সে কমলাগুলো এখান থেকে কাটছেন এবং নামাচ্ছেন এবং এভাবেই কিন্তু প্রতিদিনই শত শত কেজি কমলা এই বাগান থেকে গাছগুলো থেকে নামানো হয় এবং নামানোর পরেই যেটি বলছিলেন যে স্থানীয় যে চাহিদা সেটি তারা কিন্তু মেটাতে পারছেন এবং স্থানীয়ভাবে যে চাহিদাটি রয়েছে সেই চাহিদার অনুকূলে এই ফল কিন্তু যথেষ্ট এবং তারা বলছেন যে এখন পর্যন্ত তারা রাজশাহী এবং চাঁপানগঞ্জের বাইরে অর্থাৎ ঢাকা চট্টগ্রাম বড় বড় যে শহরগুলো রয়েছে সেখানে তারা পাঠাতে পারেননি কেননা এখানে যারা যে কাস্টমার ক্রেতা যারা রয়েছেন তাদেরকেই তারা দিচ্ছেন এইভাবে করে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যেভাবে এই যে ক্যারেটে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফলগুলো নামানো হয়েছে এই ফলগুলো একদম টাটকা ফল এবং এটি কিছু এখনই গাছ থেকে নামলে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে যাওয়া হবে নিয়ে যেয়ে আবার এটিকে পরিষ্কার করে এবং কার্টুনে ভরে ওজন করে তারপরে বিক্রি করা হবে এবং এভাবে কিন্তু রাজশাহী এবং চাপাই নবগঞ্জে হ্যাঁ। এটি বিক্রি করা হচ্ছে আপনারা কিন্তু গোটা বাগানে যে ফলের যে বিষয়টি সেটি আপনারা দেখতে দেখলেন প্রতিটি গাছে থোকা থোকা ফল ধরে রয়েছে কিন্তু এই ফলের স্বাদটি কেমন সেটি কিন্তু জানার প্রয়োজন রয়েছে আমরা একটু দেখি এই ফলের স্বাদটা কেমন আসলে বাংলাদেশে যে ফল উৎপন্ন হয় অনেকে কিন্তু মনে করেন যে বাংলাদেশের ফল খুব একটা বেশি মনে স্বাদ হবে না দেখি আমরা একটু একটা ফল একটা কমলা আমরা গাছ থেকে নিব অনেক কোনটা থেকে কোনটা নেব বুঝতে পারছি না একটি ফল আপনারা একটু আপনার দেখায় তো ফলের স্বাদটি নেওয়ার জন্য একদম গাছে আমরা ঠিক দেখতে পাচ্ছেন যে একদম পোকা থেকে ঝুলে রয়েছে কমলা আমরা গাছ থেকে নিয়ে আমরা একটু একটা ফল ছিঁড়ে এ প্রথম কমলা একদম সরাসরি গাছ থেকে ছিঁড়ে খাওয়ার একটা প্রস্তুতি নিচ্ছি এবং দেখি কেমন স্বাদ কমলা অনেক সুন্দর দানা চমৎকার আমরা সাধারণত বাজার থেকে যে ফলগুলো কিনে থাকি তার থেকে কোনো অংশ কিন্তু কম নয় নতুন একটি অভিজ্ঞতা আজকে জীবনের প্রথম কমলার গাছ থেকে সরাসরি কমলা পেরে খাচ্ছি একদম ফ্রেশ নির্ভেজাল নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে চায়না যে কমলা কমলার যে দানা দেখুন এখানকার দানা এবং খুবই সুস্বাদু এবং বাজার থেকে যে কমলা আমরা কিনে খাই সাধারণত যে আমদানিকৃত যে ফল তার থেকে কিন্তু কোনো অংশে কিন্তু কম নয় এই জিনিসটি দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার স্বাদ এবং অনেকেই মনে করেন যে বাংলাদেশের চাষকৃত কমলা হয়তো খুব একটা স্বাদ হবে না বা কেমন হবে আমি অনুরোধ রাখবো যে বাংলাদেশে যে ফলগুলো চাষ হচ্ছে বিশেষ করে কমলা মালটা এবং ড্রাগন ফ্রুটস স্ট্রবেরি এই ফলগুলো আপনারা কিনে খাবেন এবং এটা আমরা যতগুলো কিনব কিনবো আমাদের দেশে কিন্তু এর চাষের যে সম্ভাবনা তত কিন্তু বৃদ্ধি পাবে এবং যারা নতুন নতুন উদ্যোক্তা তারা কিন্তু এই চাষ এই ফলগুলো চাষ আগ্রহী হবে এবং আমাদের যে আমাদের যে লাখ লাখ টন ফল আমদানি করতে হয় বিদেশ থেকে সেই আমদানি নির্ভরতা কিন্তু অনেকটা কমে যাবে এবং দেশের টাকা কিন্তু দেশেই থাকবে এখন আমরা যে জায়গায় রয়েছি সেটি হচ্ছে এই পুরো বাগান থেকে ফল সংগ্রহ করার পর সে ফলগুলো কিন্তু ঠিক এখানে নিয়ে আসা হচ্ছে এবং এখানে এই ক্যারেটগুলো দেখতে পাচ্ছেন এই ক্যারেটগুলোর মধ্যে ফলগুলো দিয়ে এটি বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে এবং দূর দূরান্ত থেকে যারা এসছেন এই ফলগুলো নেওয়ার জন্য তাদেরকে এখান থেকে এই ক্যারেটের মধ্যে করে ভরে সেখানে সরবরাহ করা হচ্ছে আমরা একটু কথা বলবো আপনার সঙ্গে আসলে এই যে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিস্তীর্ণ এলাকা জুড়ে যে বড় একটি বাগান প্রায় ছাপ্পান্ন বিঘা এই বাগানের ফলগুলো অনেক শ্রমিক সেখানে কাজ করছে ফলগুলো সেই গাছ থেকে নামানোর পর এখানে নিয়ে আসা হচ্ছে এখানে আসলে কি করছেন আপনি এখানে আমি ওজন দিচ্ছি আর টাকা পয়সা নিয়ে নিচ্ছি আর কি আচ্ছা এই যে ওজন দিচ্ছেন আপনি প্রত্যেকটা ক্যারেটে কত কত কেজি করে ফল রয়েছে বাইশ কেজি সেইখানে আমাদের বিশ কেজি টিকবে দুই কেজি ক্যারেট সহ ভালো আচ্ছা এই ফলগুলো বিশেষ করে কমলা একদম দেখছি তো পরিপূর্ণ একদম পাকা যেটা গাছ থেকে এইমাত্র নামালেন এবং এই ফলগুলো সাধারণত কোন কোন এলাকাগুলোতে আপনি বেশি সরবরাহ করে থাকেন আমাদের এবার রাজশাহী আর চাপাই গোদাগাড়ি এগুলো চলছে আমরা ঢাকাতে চালান পাঠাইনি এই যে এত বড় একটা বাগান এত ফল এই দুটি এলাকা কি শেষ করতে পারছেন দিয়ে না তারপরে আমাদের চাহিদা অনুভব শেষ হচ্ছে না চাহিদা যেভাবে আছে বাজারে সেভাবে দিতে পারছেন না আর কি সেক্ষেত্রে তো আপনি ঢাকা বা চট্টগ্রামের মতো জায়গায় যে বড় বড় বিভাগীয় শহরগুলো রয়েছে সেখানে পাঠানোর কোনো পরিকল্পনা আছে কিনা জি আমাদের তো পরিকল্পনা ছিল তবে বিদেশি যেসব ফলগুলো আসে এই কারণে আমাদের দেশীয় ফলের দাম অনেক কম সেই কারণে আমাদের যাতায়াত করে অনেক খরচ হয় এই কারণে আমরা বাইরে পাঠাচ্ছি না আর কি বাগান থেকে বিক্রি করছি এই যে বিদেশি যে ফলের আমদানির কথা আপনি বলছিলেন যে দেশে তো আমাদের প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ টন ফল বিভিন্ন সমুদ্র বন্দরস্থল পথ দিয়ে আমদানি হয়ে থাকে আমাদের দেশে যে ধরনের বাগান আপনারা করেছেন গড়ে তুলেছেন সেখান থেকে কি যে এই যে বিদেশ থেকে ফলগুলো আমদানি হচ্ছে সেই আমদানিটা কি কমবে কি না এই যে জি আমাদের দেশীয় ফল যদি দেশেই হয় সেক্ষেত্রে তো বিদেশ থেকে ফল আসে আর কী হবে আর সরকার যদি বিদেশ থেকে ফল না নিয়ে আসে তবে আমরা লাভবান হব আমরা মানে দেশীয় মানুষ দেশীয় টাকা রাখতে পারবো বিদেশে আর পাচার হবে না দেশীয় টাকা সেক্ষেত্রে যে এই যে বিদেশি ফলের সঙ্গে আপনাদের ফলের যে দামের যে পার্থক্য সেখানে যে এত বড় একটি বাগান আপনারা করেছেন এত লোক এখানে কর্মসংস্থান হয়েছে প্রতিদিন যে শ্রমিকরা কাজ করছে তাদের মজুরি এবং এই জমির খরচ অন্যান্য খরচ দিয়ে যে এখনকার যে দর সেই দরে কি আপনারা কতটুকু লাভবান হতে পারেন আমাদের তো বাগানের বয়স চলছে চার বছর আমরা অনেক টাকা পয়সা খরচ করেছি এসব খরচ তো আপনার পাতার উপরে হয় আর কি এসব খরচ করার পর এসব খরচ তুলতে আমরা এখন পর্যন্ত তিন বছর চলছে রানিং মাল কাটছি আর কি আর এসব মালের মধ্যে আপনার টাকা পয়সা আমাদের এখনও উঠে নাই তবে আমাদের আশা আকাঙ্ক্ষা যে সামনে বছর হয়তো ইনশাল্লাহ আমাদের টাকা পয়সা উঠে যাবে আর লাভবানের দিকে আমরা এগিয়ে যাব তো এই যে ফলগুলো আপনারা বিশেষ করে কমলা আমরা দেখতে পাচ্ছি এটি আপনার এই যে শীতের সময় এখন কয় মাস আপনার এই ফলগুলো বাজারে বিক্রি করবেন নভেম্বর এবং ডিসেম্বর এই দুই মাসটাই বেশি ফল গাছ থেকে ওঠে গাছ থেকে উঠতে কথা বলতে গেলে এই ফলটা আপনার থেকে গাছে দশ মাস আচ্ছা ফুল আসে প্রথমে আপনার জানুয়ারি শেষের দিক আর ফেব্রুয়ারির দিকে আপনার গুটি হয়ে যায় তারপরে নয় মাস থাকে দশ মাসের সময় থেকে আমরা বিক্রি শুরু করি আচ্ছা সেক্ষেত্রে যারা যে যে লোকগুলো যারা বাইরে থেকে আসে যারা কিনতে আসলে আচ্ছা, তারা তাদের সঙ্গে আপনার লেনদেনটা কেমন হয় তারা কি এই যে বাকি বকেয়া বা এই আমাদের এখানে কোনো বাকি দিই না আমাদের এখান থেকে মাল ডেলিভার ডেলিভার ভেরি হওয়ার আগে টাকা দিয়ে নিয়ে যেতে হবে প্রিয় দর্শক আপনারা দেখছিলেন এই যে ফলগুলো আপনাদের একটা আরেকবার দেখায় আপনি এই যে টাটকা ফল এই মুহূর্তে গাছ থেকে নামিয়ে এই যে ক্যারেটে ভরা হচ্ছে এবং এটি কিন্তু রাজশাহী চাপনাগঞ্জের ওরা সেখানে কিন্তু তারা সরবরাহ করছেন এবং এভাবে এই মূলত দুটি মাস এই শীতের দুটি মাস কিন্তু পুরো দমে এই ফলগুলো বিক্রি করা হবে এবং পরবর্তীতে আবার গাছের ফলের সংখ্যা কমে যাবে কিছু ফল থাকবে সেখানে যেটি বলছে যে নয় মাস পর্যন্ত ফল গাছে থাকছে এবং এই নয় মাস পর্যন্ত তারা কিন্তু ফল বিক্রি করবেন তার মধ্যে মূলত দুই মাস থেকে আড়াই মাস তারা এই ফলগুলো পুরো দমে গাছ থেকে নামাবেন এবং এভাবেই এই ক্যারেটে করে বিভিন্ন স্থানে তারা কিন্তু সরবরাহ করবেন এবং যারা আশেপাশের পাইকার যারা রয়েছে তারা কিন্তু এখানে বাগানে এসে সরাসরি এখান থেকে ফলগুলো সংগ্রহ করছেন এবং তারা বিভিন্ন দোকানে তারা এই ফলগুলো বিক্রি করে থাকেন সব কিছু মিলিয়ে আসলে এই যে টাটকা ফল এবং আমাদের দেশীয় যে ফল সেটি কিন্তু এখন অনেক ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে এবং এর আবাদও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং আগামীতে যে আমাদের দেশে যে আমদানি নির্ভর যে ফলগুলো রয়েছে সেই ফলগুলোর থেকে যে বাংলাদেশে যে উৎপাদন হচ্ছে সেই উৎপাদনের সূত্রে এবং এই উৎপাদনের ফলে এই আমদানি নির্ভরতা কিন্তু অনেকটাই কমে আসবে আধুনিক কৃষি ব্যবস্থায় বাংলাদেশে কিন্তু নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হচ্ছে আর এই প্রযুক্তির সহায়তায় আর এই প্রযুক্তির সহযোগিতা নিয়ে বাংলাদেশের যে বেকার শিক্ষিত যুবক যারা রয়েছেন তারা কিন্তু স্বাবলম্বী হচ্ছেন এই ধরনের কমলা বাগান করে বা অন্য অন্য চাষ করে তেমনিভাবে এই রাজশাহীর গোদাগাড়ি উপজেলার গোগ্রাম ইউনিয়নের যে গ্রামটিতে আমরা এসেছি বিশাল এই কমলা বাগানে এই কমলা বাগানেও প্রায় ছাপ্পান্ন বিঘা জমির উপরে এই বাগানটি তারা নির্মাণ করেছেন এবং এই বাগানে তারা যে ফল উৎপাদন করছেন সে ফল থেকে কিন্তু তারা স্বাবলম্বী হচ্ছেন এবং তিনি কিন্তু এই বাগান থেকে আঠানোরূপ ফল তিনি পেয়েছেন সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছি প্রিয় দর্শক গোটা বাগান ঘুরে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে এই বাগানের যত্ন তারা নিয়েছেন কিভাবে এই বাগানটি তারা শুরু করেছেন এভাবে কিন্তু ধীরে ধীরে বাংলাদেশে যে আমদানি নির্ভর যে ফলগুলো রয়েছে সে ফলগুলোর চাহিদা যেমন রয়েছে বাংলাদেশে যেটি উৎপাদন হচ্ছে এটি আরও বৃদ্ধি পেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যদি সহযোগিতা করেন তাহলে বাংলাদেশে কিন্তু উত্তর এটি আরও বৃদ্ধি পাবে সেক্ষেত্রে যে আমদানি যে নির্ভর যে ফলগুলো রয়েছে সেটি আমদানি নির্ভরতা অনেকটা কমবে এবং দেশের টাকা দেশেই থাকবে প্রিয় দর্শক রাজশাহীর গোদাগাড়ি ইউনিয়নের গোগ্রাম গোদাগার উপজেলার গোগ্রাম ইউনিয়ন থেকে আপনাদের সাথে ছিলাম আমি তোফাইল হোসেন আবারও আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো জায়গায় ভিন্ন কোনো বিষয় নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন